ওই পাঁচ টাকার কয়েন হবে তোর কাছে আরে একশো টাকার নোট এই সকাল সকাল দোকানদারের কাছে গেলে জুতা মারবে এই যুগে পাঁচ টাকায় সিগারেট পাবি না মানে সকাল সকাল কার পাঁচ টাকা লাগে টাকা থাকলে দে এত কাহিনী তো কিছু নাই ধর ফকির আরে ভাই মাস্ক কিনা লাগবে কি কি হলো কি কিনতে যাচ্ছিস মাস্ক কি আবার বল মাস্ক ঠিক করে উচ্চারণ কর লে ভাই তুই ক্লাস লে আচ্ছা বল তো এটা কি ডেস্কটপ আসছে ডেস্কটপ কেন কি ভুল বললাম আচ্ছা শুন আমি এখন যা যা বলবো হুবু নকল করবি বল ফ্লাস্ক বল ফ্লাক্স শুধু ফ্লাস্ক বল মাস্ক মাস্ক রিস্ক রিক্স ask ask mask mask box box desk desk mask max, nope. mask ball mask mask na mask mask mask mask mask mask ini ini এ আগে থেকে ki কি marks. Ah!